এবার হাদিসের আলোকে জামাতের সাথে সালাত আদায় করার অনেকগুলো ফজিলাত বর্ণিত হয়েছে এর ভিতরে একটা হাদিস সৈয়ুল মুসলিম চোদ্দশত আঠাশ নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম বলেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ও আবগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা এই পৃথিবীতে যত জায়গা রয়েছে এই জায়গাগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ সমূহ মসজিদ আর এই পৃথিবীর মধ্যে যত জায়গা রয়েছে তার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার সমূহ তাহলে বাজার মসজিদের বিপরীত মসজিদ বাজারের বিপরীত একটা কথা এখানে আসতে পারে পুরো পৃথিবীতে যত জায়গা রয়েছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা আমরা যদি বিবেচনা করি টয়লেট হতে পারে পেশাবখানা হতে পারে পতিতালয় হতে পারে আল্লাহ তালা ওই সকল জায়গাগুলোতে নিকৃষ্ট জায়গা বলেন নাই বলেছেন বাজারকে আসলে বাজার এমন একটা জায়গা যেখানে মানুষ অনেক প্রয়োজনে যেতে বাধ্য যাওয়া লাগে এটা সত্য কিন্তু বাজারে যারা আড্ডা করে বেশি সময় ব্যয় করে তারা কিন্তু আসলে ভালো মানুষ নয় এরা বাজারে গিয়ে এমন কাজ করে যা পতিতালয়ের পতিতারাও করে না এরা বাজারে গিয়ে এমন কাজও করে এত নিকৃষ্ট অন্যায় কাজও করে যা আমরা পেশাব পায়খানায় গিয়েও করি না এজন্য আল্লাহ তালা ওই পেশাব পায়খানা পতিতালয়কে নিকৃষ্ট মনে না করে বাজারটাকে নিকৃষ্ট মনে করেছেন এর বিপরীত মসজিদকে আল্লাহ তালা সর্বোচ্চ সবচেয়ে সুন্দর সবচেয়ে প্রিয় জায়গা করেছেন কেন এর কারণ মসজিদে মসজিদ শব্দের অর্থ হল সাজদার স্থান তা মসজিদে আল্লাহর সিজদা দেওয়া হয় আল্লাহর সিজদার জায়গাটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই মসজিদ এমন জায়গা আপনি সেখানে গিয়ে যদি কোনো একটা জিকিরও না করেন কোনো এবাদতও না করেন কমপক্ষে আপনার একটা ফায়দা হবে মসজিদে এক মিনিট ব্যয় করলে এক মিনিট আপনার দ্বারা কোনো গুণা হবে না এতটুকু আপনার জন্য উপকারিতা জায়গা আছে মসজিদ এর বিপরীত বাজারে গেলে আমরা দেখি বাজারে সব ধরনের অন্যায় কাজ আছে যে বিভিন্ন অশ্লীল পোস্টার বাজারে টানানো থাকে যত ধরনের ফাঁসেক ফুজ্জার লোকেরা বাজারে আড্ডা মারে বাজারে যত ধরনের ওই টাউট বাটপার অন্যায়কারী সুর ডাকাত সব ওখানে স্থান করে এই বাজারে গিয়ে যত ধরনের গিবাত এবং শেকায়ত করা হয় এজন্য একজন মুমিনের বৈশিষ্ট্য দুটো থাকতে হবে এক মসজিদে সে আসবে বেশি অবস্থান করবে বেশি বাজারে শুধু প্রয়োজনে যাবে প্রয়োজন শেষ বেরিয়ে যাবে এজন্য এই হাদিসটির আলোকে আমরা যেহেতু বুঝতে পারলাম আল্লাহর কাছে মসজিদ বেশি প্রিয় জায়গা আমরা সেই মসজিদে বেশি অবস্থান করব আর মসজিদে বেশি অবস্থান করার সবচেয়ে সেরা মাধ্যম জামাতের সাথে সালাত করা কোনো ব্যক্তি যদি জামাতের সাথে এক টানা চল্লিশটা দিন এবং চল্লিশটা রাত জামায়াতের সাথে উলতার সাথে সলাত আদায় করে তার জন্য আল্লাহ সুবহান হওয়া তালা বিশেষ দুটো মুক্তি বরাদ্দ করে রেখেছেন পরোয়ানা শুনুন সুনান তিরমিজি হাদিস নম্বর দুশো একচল্লিশ আন আনাস বিন রদি আল্লাহ তালু কল আনাস বিন মালিক রদি আল্লাহ তালু বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন মান সাল্লাহ ইয়াউমান ফি জামাআতিন যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য চল্লিশ দিন জামায়াতের সাথে সালাত আদায় করবে তাকবির আতাল উলা প্রথম তাকবীরের সাথে কুতিবাত লাহু বারাআতান এই ব্যক্তির জন্য আল্লাহ দুটো মুক্তি লিখে দিবেন সুবহানাল্লাহ এখন দুটো মুক্তি কি এক বারাআতুম মিনান নার তাকে জাহান নাম থেকে মুক্তির পরোয়ানা আল্লাহ লিখে দিবেন যাও তোমার আর জাহান নামে যাওয়া লাগবে না দুই মুনাফিকি থেকে তাকে আল্লাহ মুক্তি লিখে দিবেন তার মানে তার নামটা মুনাফিকদের লিস্টে থাকবে না মুনাফিকদের বিপরীত হলো মুসলিম তার নামটা থাকবে মুসলিমদের তালিকায় অত্র হাদিসটিতে জামাতের সলাত আদায়ের একটা গুরুত্বপূর্ণ ফাজিরাত আমরা পেলাম জামাতের সাথে সলাত আদায় করব দুটো শর্তের সাপেক্ষে এক চল্লিশ দিন দুই তাকবির ওলা এই দুইটা শর্ত সাপেক্ষে যদি আমরা জামায়াতের সাথে সলাত আদায় করি তাহলে আমাদের জন্য আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্তি লিখে দিবেন আর আমাদের নামটা মুনাফিকদের লিস্ট থেকে কেটে দিবেন আচ্ছা হাদিসের আলোকে একটা প্রশ্ন আসতে পারে একটা না চল্লিশ দিন জামায়াতের সাথে তাকবিলের সাথে সলাত আদায় করলাম এরপরে আর নামাজ পড়লাম না তাহলে কি জাহান নামে আর যাওয়া লাগবে না মুক্তি পেয়ে গেলাম আসলে হাদিসের ব্যাপারটা এইরকম নয় একটা হাদিসের উপরই আপনি সমাধান বের করবেন না এই হাদিসে যেই জিনিসটা বোঝানো হয়েছে একটা মুসলিম যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা না চল্লিশ দিন জামাতের সাথে সলাত আদায় করে তাহলে সেই ব্যক্তির জামাতের সাথে সলাৎ আর সলাতের প্রতি যে একটা ভক্তি শ্রদ্ধা মোহাব্বাত ভালোবাসা এমনভাবে জন্ম নেয় সে আর পরবর্তীতে কখনো নামাজ ছাড়ে না তা পরবর্তী যে আর সলাদ ছেড়ে দিবে না তাহলে তো তার জন্য জাহান নামের মুক্তির পরোয়ানা বহাল থাকবে এজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব জামাতের সাথে তাকবির উলার সাথে সলাত আদায় করতে হাদিসের উপর একটা প্রশ্ন তাকবির উলা কি এবং এর পরিমাণ কতটুকু তাকবির উলার দুটো সংজ্ঞা হতে পারে তাকবির মানি হলো আল্লাহ আকবার বলা উলা মানি প্রথম ইমাম সাহেব আল্লাহ একবার বলে হাত বাঁধলেন এই তাকবির একটা দিলেন এটাই প্রথম তাকবির এখন আল্লাহ একবার বলার পর থেকে সুরাতুল ফাতিহা শুরু করার আগে এই ফাঁকা সময়ে তিনি সানা পড়েন এর মাঝখানে যদি কোনো মুসল্লি আল্লাহ আকবার বলে ইমামের সাথে জয়েন করতে পারেন তাহলে তার তাকবির উলা বলে গণ্য তাকবির উল্লার আর একটা অর্থ হতে পারে আল্লাহ একবার বলে ইমাম সাহেব সালাদ শুরু করলেন অতপর দ্বিতীয় তাকবির তিনি দেন রুকুতে যাওয়ার আগে তাহলে রুকুতে যাওয়ার সময় যে তাকবির বলেন ওই দ্বিতীয় তাকবিরের আগে যদি মুসল্লি জয়েন করতে পারেন তাহলে ওটা তাকবির উলা হলে হিসেবে গণ্য হবে দুটো সংজ্ঞার মধ্যে আমার কাছে বেশি পছন্দনীয় মনে হয় প্রথমটা আল্লাহ আকবার বলার পরে সুরা ফাতেহা শুরু করার আগে কারণ সুরা ফাতেহা শুরু করার আগে যদি আপনি ইমাম সাহেবের সাথে যোগদান করতে না পারেন তাহলে সুরতুল ফাতিহা একটা গুরুত্বপূর্ণ আরকান রুকন তা বাদ পড়ে যায় এজন্য আমরা তাকবির উলার সাথে সলাত আদায়ের এটাই ধরে নিতে পারি সুরতুল ফাতিহা শুরু করার আগে ইমামের সাথে যোগদান করা এবার যে ব্যক্তি জামায়াতের সাথে সলাত আদায় করে তার জন্য প্রথম কাতার দ্বিতীয় কাতার তৃতীয় কাতার নির্দিষ্ট থাকে আর প্রথম কাতারের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বিশেষ নিয়ামত বিশেষ রহমত আর বিশেষ ফজিলাত বরাদ্দ করেছেন সৈয়ুল বুখারি ছয়শো পনেরো নম্বর হাদিস আবু রাদি আল্লাহ তালন বলেন রসুল্লাহ সাল্লাহ বলেছেন আলমুন্নাস মাহফিল নিদাই অসফিল আউ্য়াল মানুষেরা যদি জানত আজান দেওয়ার মধ্যে কি না কি রয়েছে মানুষেরা যদি জানতো প্রথম কাতারে জামাতে সলাত আদায়ের মধ্যে কি নেকি রয়েছে তাহলে সবাই আজান দেওয়ার জন্য চেষ্টা করত সবাই জামাতের প্রথম কাতারে বসে প্রথম কাতারে দাঁড়িয়ে সলাত আদায় করার চেষ্টা করত। কিন্তু কাতারে তো জায়গা সবার জন্য দেওয়া সম্ভব না লোক শেষ জায়গাও শেষ আজান এক মসজিদে একজন আজান দেবেন আজান একজনে দিলেন সবার পক্ষ থেকে হয়ে গেল এ তো আবার দ্বিতীয়বার দেওয়া লাগে না তার সবাই কিভাবে করবে তখন তিনি বলছেন সবাই যেহেতু চেষ্টা করতেছে এই ক্ষেত্রে প্রথম কাতার থেকে ঠেকানোর জন্য আজান একজনকে দিয়ে বাকি লোকদেরকে বাদ দেওয়ার জন্য একটাই মাধ্যম হতে পারে আইয়াস্তাহিমু আলহি লাস্তাহামু লটারি করা হবে যারা লটারিতে টিকবে তারা প্রথম কাতারে যারা লটারিতে টিকবে সেই আজান দিতে পারবে কিন্তু আমাদের বাংলাদেশে কোন মসজিদে এরকম পরিস্থিতি হয় মসজিদের নবমীতে হয় মসজিদে নববীতে হয় আমি নিজে মসজিদে নববীতে যাইনি তবে ভিডিও দেখেছি মসজিদে নববী অনেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বন্ধ করে রাখে তা বন্ধ করে রাখলে অনেক সময় ফজরের সময় খোলে অথবা ঈশার সময় খোলে তো দরজা খুলবে এর আগে মসজিদে নববীর সামনে অনেক মুসল্লি ভিড় করছে দরজা খোলা হলো দরজা খোলার পর মসজিদ মুসল্লিদের যারা ঢুকতেছেন প্রথম কোথায় যাওয়ার জন্য দৌড় মনে হচ্ছে প্রথম কাতারে কি যেন রাখা আছে যা ধরবে এই আমলটা মাসিদ বাবুতে আছে কেন তারা জানে যে প্রথম কাতারে সলাত আদায়ের নেকিটা কত বেশি আমরা জানি না তাই এই জন্য আমরা সবসময় পিছনে থাকি যদি কোনো ব্যক্তি জামায়াতের সাথে সলাত আদায় করে তাহলে এই ফরজ সলাতের নেকি তার জন্য সাতাইশ গুণ বাড়িয়ে দেওয়া হবে হাদিসগুলো সবই সহি তিন ধরনের হাদিস বর্ণিত হয়েছে বিশ গুণ পঁচিশ গুণ সাতাশ গুণ তিন ধরনের হাদিস সহি